হযরত আনাস থেকে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি নিশ্চয় জান্নাতের একটা মার্কেট থাকবে বাজার থাকবে ইয়াতুনাহা কুল্লা জামাতিন প্রতিটি জমার দিন শুক্রবারে জমার দিন সকলে ওই বাজারের ভিতরে মার্কেটে সমাবেত হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেদিন আর জীবন নামাজ পড়তে হবে না জান্নাতের ভিতরে কোনো কি নাই নামাজ এবাদত নাই শুধু আরাম শুধু সুখ শান্তি সকলে বাজারে যাবে বাজারের ভিতরে সমাবেত হবে এবার কি হবে উত্তর দিক থেকে উত্তরালি বাতাস ওই জান্নাতবাসীর উপর ওই বাতাস বয়ে যাবে বাজারের ভিতরে মার্কেটের ভিতরে ওই বাতাস বয়ে যাওয়ার সাথে সাথে ওই বাতাস এসে তাদের মুখের মধ্যে এবং তাদের কাপড়ের মধ্যে একটা ধাক্কা দিবে ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে পায়াস দাদুনা হোসনান জামালান সাথে সাথে তাদের চেহারা তাদের কাপড়ের সৌন্দর্য বেড়ে যাবে এবং তাদের কাপড় থেকে শরীর থেকে জান্নাতের একটা সুগন্ধি বের হয়ে যাবে দিয়ে বরং আল্লাহ পাক ওই বাতাসের মাধ্যমে জান্নাতের সুগন্ধি ছড়িয়ে দেবে আর ওই বাতাস গায়ে লাগার সাথে সাথে শরীরটা শীতল হয়ে যাবে শরীর থেকে সুগন্ধে বের হবে ওই সুগন্ধে পুরা বাজার সুগন্ধময় হয়ে যাবে তাদের কাপড় গুলার চকচকে হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন তাদের সৌন্দর্য বেড়ে যাবে তাদের সৌন্দর্য আর দ্বিগুণ হয়ে যাবে বাজার থেকে ইচ্ছে মতো যা যা দরকার মার্কেট থেকে সব কিছু নিয়ে বাড়ি ফিরবে এবার বাড়ির মধ্যে জান্নাতের বিবিরা জান্নাতের হুরেরা তাদেরকে বলবে বাজারে গিয়েছিলে যাওয়ার সময় তোমার মধ্যে একটা সৌন্দর্য ছিল কিন্তু বাজার থেকে আসার পরে তোমাদের ভিতরে আরো সৌন্দর্য বেড়ে গিয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং তারাও বলবে ওয়া শুধু আমাদের বেড়ে যায় নাই বাজারে যাওয়ার সময় তোমাদেরকে যেমন ভাবে দেখে গিয়েছিলাম তার আরো বেশি সুন্দর লাগছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول زمره يدخلون الجنه على سوره القمر ليله البدر আমার নবীজি বলেন জান্নাতের ভিতরে যারা যারা প্রবেশ করবে প্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে ওই প্রথম দলের ওই জান্নাতবাসীর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যেমন দেখতে সুন্দর ওই জান্নাতবাসীর মানুষের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এরপরে জান্নাতের ভিতরে তারা গিয়ে দেখবে তাদের চেহারাগুলো তাদের চেয়ে আরো বেশি সুন্দর উচ্চ আওয়াজ দিয়ে বলুন জান্নাতের ভিতরে যত কোটি কোটি মানুষ প্রবেশ করবে কোনো বহু মালা কলবে রজলিন ওয়াহিদিন সকলের মন হবে হৃদয় হবে একজন মানুষের সকলের চরিত্র হবে একজন মানুষের একজন মানুষ যেটা চিন্তা করে সকল মানুষ সেটাই চিন্তা করবে কারো মাঝে কোন প্রকারের বিদ্বেষ কোন প্রকারের মতানৈক্য সেখানে সৃষ্টি হবে না লা ইখতিলাফাবাইনাহুম সেখানে কোন প্রকারের কোন দল থাকবে না সেখানে কোনো আওয়ামী লীগ থাকবে না সেখানে কোনো বিএনপি থাকবে না সেখানে কোনো জামাত থাকবে না সেখানে কোনো সরমানাই থাকবে না সেখানে কোনো দল উপদল থাকবে না সকল মানুষের একই মনোভাবের হবে সকলে একই চিন্তা করবে সকলে একই মনোভাবের মানুষ হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়ালা সেখানে প্রকারের হিংসা বিদ্বেষ থাকবে না একটি উচ্চ মানের প্রকার উচ্চ মানের স্ত্রী ওই হুরে ইন থেকে প্রতিজনকে উন্নত মানের দুইজন করে ফুর দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন ইয়ারা মুখসুকিহিন্না من وراء العظم واللحم من الحسن والجمال হুরাইন থেকে দুজন করে যেই দুটো করে বিবি দেওয়া হবে ওই বিবির এত সুন্দর হবে তারা ছামডার উপর থেকে হাড়ের ভিতরে যেই তাদের মস রয়েছে যেই মগজ রয়েছে মজ্জা রয়েছে ওই মগজ পর্যন্ত বাহির থেকে দেখা যাবে উচ্চ আওয়াজ নিয়ে বলুন ওই হুলগুলো একটা সুর মাত্র কাজ করবে ওই হুলগুলো সকাল বান্দা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহ তাদেরকে যে এত সৌন্দর্য দান করেছে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তারা তাদের নিজেদের সুন্দর দেখে রাত দিন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে উচ্চাবাস দিয়ে বলুন ওই বিবিরা কোনোদিন রোগাক্রান্ত হবে না তাদের কোনোদিন সর্দি হবে না জ্বর হবে না ওয়ালা না তারা টয়লেটে যাবে না তাদের পেশাদের হাজত হবে না ওয়ালা তারা পায়খানা করতে টয়লেটে যেতে হবে না তাদের বাথরুমের হাজত হবে না শুধুমাত্র একটা ডেকুর তুলবে ওই ডেকুরের সাথে সাথে পুরা পেটটা খালি হয়ে যাবে আবার কাবারের চাহিদা হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তারা সামান্য পরিমাণ থুতু সেখানে ফেলবে না ওয়ালায়াম ওয়ালা না তাদের নাকের কোন ছেলে নাকের কোন মহিলা সেখানে থাকবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর তাদের ব্যবহারের জিনিস যেগুলো থাকবে সেগুলো হবে স্বর্ণ এবং সাদির তাদের চুলের যে চিরণি থাকবে ওই চিরণিটাও স্বর্ণের হবে আল উলুয়া সেখানে দুনির জ্বালানি আগরের হবে সেখানে আগর বাতির শুধু ধ্বনি সেখানে প্রচলিত থাকবে ওয়ারা ওই জান্নাতবাসীর শরীরে একটু একটু ঘাম দেখা দেবে ওইটা আসলে ঘাম নয় ওই ঘাম থেকে সুগন্ধি ছড়িয়ে পড়বে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেটা কস্তুরীর মতো সুগন্ধি ছড়াবে আলা খালকি রাজুলিন ওয়াহিদিন সকল মানুষের স্বভাব এক ব্যক্তির মতো হবে সকলের শারীরিক অবয়ব চেহারা হবে আলা সৌরাতি আবিহিম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতের ভিতরে নিজের কুদরতি হাতে যে শারীরিক গঠন দিয়ে বানিয়েছিলেন যে সুন্দর চেহারা দান করেছিলেন আল্লাহ পাক প্রতিটি জান্নাতবাসীকে হযরত আদমের মতো আকৃতি সৌরভ শারীরিক গঠন অবয়ব করে দিবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সিত্তু নাজিরা আন সিত্তু নাজারা আন পিসামাই উচ্চতায় হযরত আদমের মতো 60 হাত ষাট গোস লম্বা হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ